আমি তো অদম বাপিজি আপনাদের কাছে আমি জোরাত করে বলছি যখনই জয় গৌর জয় নিতাই বলবো তখনই দয়া করে হাতটা তুলে আমার সঙ্গে সঙ্গে একটু একটিবারের জন্য ওরই কথা বলুন না আর তো মাত্র দুটো দিন আছে কালকে দিনটা পরশু দিনটা এই দুটো দিন চলে গেলে তো আর আসবে না এমন দিন আমার তো মনে হয় যে ধরে হরিনাম সংকীর্তন হয় যে দিনে হয় বা যতদিন ধরে হয় ততদিনটা বাবার যদি দুহাত তুলে একবার হরি ধ্বনি দেয় তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যায় কত দূর থেকে এসেছি বলুন তো আপনাদের মতো ভক্তের পিপা পাওয়ার জন্য আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য আপনারা একটু আমায় কৃপা করবেন না দু হাত তুলে একবার হরির ধ্বনি দেবেন আমি কত দেশ থেকে গান গিয়ে আসছি জানেন এই লীলা কীর্তন আমি বলার একবার হাত তুলে হরির ধ্বনি দেয় আহা কি মধুময় তাদের জীবন আমার মনে হয় গৌর আমাকে ওই কিঞ্চিত একটু ওই চরম ধোলা একটু দিতে বলো না প্রভু কোনো কৃপা করে আমার মস্তকে ওই চরম ধোলা একটিবার দেয় তাহলে তো আমার এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে

সর্বহর যখন গ্রাস করলো চাঁদ মনে মনে ভাবলো যে রাহু আমাকে গ্রাস করে ভালোই করেছে কেন জানি চাঁদ মনে মনে ভাবলো যে রাহু আমাকে গ্রাস করে ভালোই করেছে কেন বললো তিনি অন্তর্জামী ভগবান তিনি তো ভক্তের কথা শুনতে পেলেন চাঁদকে ইঙ্গিত করে বলছে চাঁদ তুমি দুঃখ করো না তোমাকে আমার প্রয়োজন কেন জানো সকলের জন্য আমার গৌর সুন্দর উদয় হলেন শ্রীরাম নবদ্বীপে শশী গর্ভ সিন্ধু মাঝ তুমি দুঃখ করো তোমার কাজ তুমি করবো আমার কাজ আমি করবো পিতাই গৌর হরিব তাই গৌর হরি আমা ভক্ত পরিষদগণকে সঙ্গে লয়ে ভাবের উদয় হলো মহাভাবের উদয় ভক্ত পারিষদগণকে সঙ্গে লয়ে ছুটে চলেছেন কোথায় পদকর্তা পদে বর্ণিত করলেন কি লিখলেন গো কদম পদকর্তা পদে লিখলেন কি লিখলেন আমারই গৌরাঙ্গ সুন্দর চলেছেন জগন্নাথ দর্শন কেমন ভাবে চলেছেন জয় জয় জগন্নাথ ولتظن بتظن দেশে ফিরে যাবে আমি এখন দেশে ফিরব না কেমন ভক্তমান বলে উঠলেন প্রভু আপনি কি আমাদের সাথে দেশে ফিরবেন না বলে না তোমরা সমস্ত নীলাচল পরিক্রমা করে তোমরা দেশে ফিরে যাবে কিন্তু প্রভু আমার যাবেন কোথায় না প্রভুর উদ্দেশ্য হলো কি জানে প্রভু কোথায় যাবেন প্রভুর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল ওই নীলাচল হতে প্রভু আমার বৃন্দাবনে যাবে তাই গৌর হরি হরি আর পথ ধরে বৃন্দাবন যাবে বৃন্দাবন যাবে না বাবা কোন পথ ধরে মহাপ্রভু বৃন্দাবনে যাবে না ধরে বৃন্দাবনে যাবে যেতে হলে বাবা যেতে যেতে এমন এমন কতগুলি দিক আছে বনে ভরা ঘন বন আর সেই ঘনের সেই ঘন বনের মধ্যে এমন কতগুলি জাতি বসবাস করে যে তারা কেউ কখনো কৃষ্ণ কথা বলেনি কৃষ্ণ নাম শুনে প্রভু আমার অতীত পাবন তো অতীতকে উদ্ধার করে পতিত পাবন গৌর সুন্দর এসেছেন পতিত পাবন নাম ধরে এই গলির দাসত্ব করা দ্বীপকে গলির মায়াবদ্ধ দ্বীপকে উদ্ধার করার জন্য তার কাজই তো এটা করলো না তখন কি করলেন প্রভু আমার সন্ন্যাস বহন করলেন এই গলিহত দ্বীপের জন্য তাই তো এমন পরম দয়াল আর কেউ আছে গো নিদাই গৌর হরিবোল হরিবোল তাই সেই বৃন্দাবনের বনপথে যাবেন কেন না সেই গোল ভিড় জাতিকে নাম রূপ মহামন্ত্রে উদ্ধার করবেন বলে নিদাই গৌর হরিবোল তাই অন্য ভক্তকে মিলে তো আর উদ্ধার করতে পারবেন দেখবেন বাবা যে ছেলেটা কাছে কাছে থাকে বেশি সংসারের কথা একটুখানি বলি যে ছেলেটা আপনার কাছে কাছে বেশি থাকে সেই ছেলেটার প্রতি মায়া কম আর যে যে ছেলেটা আপনার প্রবাসে থাকে মানে দূরে থাকে সেই ছেলেটার প্রতি একটু মায়া বেশি হয় কারণ সে তো আপনার চোখের আড়ালে থাকে আর যেটা আপনার কাছে থাকে সেটা সেটা চোখের সামনে থাকে সদা সর্বদাই দেখতে পান বিদায় হরি বল ভক্তগণকে গৌরহরির প্রেমে যারা অনুগত হয়েছে যারা কৃষ্ণ নামে ডুব দিয়েছে গৌর প্রেমে ডুব দিয়েছে তারা তো গৌরের সাথেই থাকে তাই তাদের বিচলিত হওয়ার ভয় গৌরের অন্তরে নেই কিন্তু এই কলিহত জীবে যারা এখনো উদ্ধার হলো না গৌর অবতারে যারা উদ্ধার হলো না প্রভু আমার তাদের জন্য তো কাঁদবেন আর তাদের জন্য উদ্ধার করার জন্য তো প্রভু আমার যাবেন তাই প্রভু আমার যে ভক্ত পারিষদকে সঙ্গে লয়ে নবদ্বীপ ধাম থেকে এসেছেন জগন্নাথ দর্শনে লীলা চলে সেই ভক্তগণেদের বললেন যে তোমরা কিছুদিন নীলাচল পরিক্রমা করে দেশে ফিরে যাও আমার সাথে তোমাদের যেতে হবে না কারণ এনারা গেলে আর যাদের উদ্দেশ্যে প্রভুর দেওয়া তাদেরকে উদ্ধার করা হবে কারণ এনারা মনে মনে ভাববে যে তাই তো প্রভু আমার এতই পরম দয়াল যে অনায়াসে এই গর্ভীর সাঁওতাল জাতিকে নাম মহামন্ত্রে উদ্ধার করে দিল তাই অন্য ভক্তকে নিলেন না প্রভু আমার একাই ছুটে চলেছে সেই বৃন্দাবনের বনপথ ধরে কাটায় ঘেরা বনপথ এখন যেমন বৃন্দাবন দেখছেন বাবা এই বৃন্দাবন কিন্তু সেই বৃন্দাবন ছিল না আগের বৃন্দাবন ছিল কাটাই ঘেরা জঙ্গলে বিশাল ঘন বন বাঘ ভালো কি জন্তু জানোয়ার ছিল না বৃন্দাবনে বলতে পারে এহেন জন্তু ছিল না যে বৃন্দাবনে ছিল না সব কিছু বৃন্দাবনে ছিল কারণ কি জানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে বৃন্দাবনে যারা বাস করে বাবা বৃন্দাবন গেলে একটু খেয়াল করবেন মনে রাখবেন কথাটা কাজে লাগবে যখন বৃন্দাবনে যাবেন তখন কাজে লাগবে বৃন্দাবনের যে মাটিটুকু আছে সেটুকু খনন করে একটুখানি জিভার মধ্যে দেবে ভক্তি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে বলে দিয়ে জিভাতে দেবেন দেখবেন একটুখানি হলেও ভক্তি সঞ্চারিত হবে এই অঞ্চলে বৃন্দাবনের মাটির এমন তাহলে সেই মাটিটাও হলো ভক্ত আর তৃণলতার কথা তো বাদই দিলাম ওই পথে চলতে চলতে যখন বৃন্দাবন পরিক্রমা দেবে গেছে ভালো করে জানবেন বৃন্দাবন পরিক্রমার সময় কোনো ফুল যদি ভালো লাগে দেখতে তুলে না কোনো গাছ যদি সুন্দর লাগে দেখতে তার ছিঁড়বেন না কেন জানেন ওটা অঙ্গহানি হবে ওনারা হলেন এক এক মহাপুরুষ মহাভক্ত সাধনা করছেন যুগ যুগান্তর ধরে ভগবানের চরণ পাওয়ার জন্য আমাদের মতো জীব নয় বাবা তাই দয়া করে ওই তৃণলতার প্রতি হাত দেবেন ওনারা এক একটা মহা মহা ভক্ত মহা মহারথী প্রভুর কাছে বর চেয়ে নিয়েছেন দাপর দিবে হে ভগবান তুমি যদি আমাদের মানুষ রূপে না রাখতে পারো তবে তো বৃক্ষ রূপে ঠাই দেবে এই বৃন্দাবনের মানুষ নিতাই গৌর হরি বল বলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ভক্তগণ কি কম চতুর নাকি ভগবানের থেকে তাই ভক্তগণ আদায় করে নেবেন ভগবানের কাছ থেকে যে তুমি মানুষ রূপে না রাখতে পারো তোমার ভজন করতে আয়ু শেষ হয়ে গেছে এই কথা বলবে কিন্তু বৃক্ষরূপে তো তুমি আমাদের রাখবে বৃক্ষরূপে তো তুমি আমাদের হারিয়ে দিতে পারবে যুগ যুগান্তর ধরে এই পাবো বলে আমাদের বৃক্ষরূপেই রেখে দিয়ে প্রভু দয়াময় এই বর তারা চেয়ে নিল তাই বৃন্দাবনের মাটিতে যত যত তৃণলতা আছে পশু পাখি জীব জন্তুর কথা তো বাদই দিলাম সবাই বাবা এক এক মহাভক্ত তাই বৃন্দাবনে তারা বাস পেয়েছে বসবাস করছে তাই প্রভু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম নামে কি মুক্তি পেলাম নামে কত জ্বালা জুড়াল একটিবার বল না রে কলি হত দ্বীপ একটিবার বল না রে বল আমার সঙ্গে তালে তাল মিশিয়ে বল না রে বল ও ঠাকুর তুমি এইভাবে বলছো কেন তুমি তো জানো নাম করার মতো এত সময় আমাদের নেই বলে তোরা এ কথা বলছিস নাম করার কোনো সময় অসময় বলে কিছু নেই নাম আমরা সকল সময় করতে পারি নাম আমরা সকল সময় করতে পারি তোরা শুনবি নাম কখন করতে হয় বলে কখন করতে হয় ঠাকুর বলে কখন করতে হয় জানি তোরা শোন উঠিতে বসবে